শ্রী ঠাকুর চন্দ্রের উনি লা যে ইয়ের পরে এখানে আর কি উনি বাবা মা ওইরা এইখানে এইখানে এইখানে হলো উনি ইগুলি রাখা হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পিতৃদেব শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতৃদেবী বিশ্বজননী মনমোহিনী দেবীর পূর্ণ সমাধিবেদীর পীঠভূমিতে মাতৃ পিতৃমাতৃ সমাধি স্মৃতি মন্দির মন্দির

প্রত্যক্ষ এখানে নাই না এটাই বাবার মানে ওরা ওই যে শ্মশান এই পিছনের শ্মশান আছে আর হলো ঠাকুরের হলো যে ইটা ওইটা আছে পিছনে ওই ক্যাম্পের পিছনে পুলিশ ক্যাম্পের পিছনে রান্নাঘরটা মজার রান্নাঘরটাও দেখতে পারেন কারো কাজটা করতে পারছে খুব সুন্দর সুন্দর এটা পুকুর আন্দোলন তুই যতই করিস মূলে রাখিস সবার ভালো ওইটি সিদ্ধ যেই না হবে সব বরবাদ সব কালো Esselamu Aleyküm ve Rahmetullah. Musa, nasılsın? Dedi.